আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন বিশ্ব যক্ষা দিবস আজ যক্ষা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে থাকে আঠারোশো সালের এই দিনে ড রবার্ট কোচ যক্ষা জীবাণু আবিষ্কার এই রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষা দিবস পালিত হয়ে থাকে দিবসটির এবারে প্রতিপাদ্য হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি জানা গেছে যক্ষা এখনও বিশ্বের দশটি মৃত্যুজনিত কারণের মধ্যে অন্যতম বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রতিদিন বিশ্বে চার হাজার মানুষ যক্ষা রোগে মারা যায় এবং ত্রিশ হাজার আক্রান্ত হয় তবে বৈশ্বিক প্রচেষ্টায় দুই সাল থেকে আটান্ন মিলিয়ন মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে দিবসটি উপলক্ষে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও বেসরকারি সংস্থা ব্র্যাক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে দুশো সত্তরটি সামুদ্রিক কাছিমের বাচ্চা গতকাল সন্ধ্যায় সৈকতের প্যাঁচার দ্বীপ এলাকায় এক থেকে তিন দিন বয়সী এ বাচ্চাগুলোকে অবমুক্ত করা হয় চলতি বছর হ্যাচারিতে ফোটানো প্রথম সামুদ্রিক কচ্ছপের বাচ্চা ছিল এগুলো কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসএইডের এর অর্থায়নের নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ন্যাকম এর ইকো লাইফ প্রকল্পে কাছিম হ্যাচারিতে বাচ্চাগুলো ফোটানো হয় ডিমগুলো ষাট থেকে পঁয়ষট্টি দিন হ্যাচারিতে রাখার পর ডিম থেকে বাচ্চা ফোটে কাছিমের বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সোরার আলম ন্যাকম ইকো লাইফ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড শফিকুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন মহিষখালীতে জেলা উপজেলা ইউনিয়ন ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক অর্ধবার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং এনজিও সংস্থা ইপসার সহযোগিতায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা senior judicial magistrate Shoaib Uddin Khan এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা লিগাল এইড কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় লিগাল এইড বিষয়ক আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন করেন জেলা লিগাল এইড কর্মকর্তা ও সহকারী জজ সাজ্জাতুন্নেসা এ সময় বক্তব্য রাখেন উপজেলা লিগাল এইড কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল আলম ও অ্যাডভোকেট আবু তালেব উখিয়ায় নবনির্মিত ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণ সেন্টার এবং উপজেলা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ট্রেনিং সেন্টার ও ব্লক বাটিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন রাম উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দক্ষিণ গোয়ালিয়া পালংয়ে পাহাড়ে অবৈধভাবে গড়ে ওঠা আটটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে গতকাল ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় ধোয়াপালং বিটের বিট কর্মকর্তা আব্দুল করিম সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান অবৈধভাবে গড়ে তোলা আটটি ঘর উচ্ছেদ করা হয়েছে জবরদখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে এদিকে টেকনাফ উপজেলার বাহাতছড়া ইউনিয়নের চাকমাপাড়া হতে বানিয়াপাড়া